মহান সাথে আমাদের প্রিয় শিক্ষক সৈয়দ মাস্টারের উনিশতম সাদের বার্ষিকী স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি কিছু আমার প্রিয় স্যার সঙ্গে কিছু কথা বলবো আমার বাড়ি রাজবর সিটি কর্পোরেশনের পঞ্চলিশ ওয়ার্ড হায়দ্রাবাদ আমি স্যারের প্রিয় একজন স্টুডেন্ট আমি নওগাঁ মসজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি অর্থাৎ আসানা স্যার হল আমার ডাইরেক্ট স্যার ছাত্র জীবনে স্যার আমাকে দুটি কথা বলেছিল যেহেতু আমরা গ্রাম থেকে গিয়ে নগাঁও স্কুলে পড়াশোনা করি স্যার বলেছিল যে কাটুর কোট এতদিন টু অর্থাৎ আই বুঝে ভাইকে টেবে যাতে আমরা নিম্ন দরিদ্র পরিবারের মানুষ কাজে অতিরিক্ত ব্যয় করা যাবে না মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে কোনো টাকা এনে নষ্ট করা যাবে না আরেকটি কথা বলেছিল আমি যখন ক্লাস সেভেন থেকে ক্লাস এইট উঠি তখন স্যার বলেছিল রেজাল্ট একটু খারাপ হয়েছিল স্যার বলছিল যে fail is the pillar of success অর্থাৎ ব্যর্থতার সফলতার চাবিকাঠি আমি স্যারের এই যে মূল মন্ত্র ছাত্র জীবনে দুটি কথা বলেছিল থাকাকালীন যে কাটির কোট একটির কোট এবং অর্থাৎ এই দুটি মন্ত্রের মাধ্যমে আমার ছাত্র জীবনের যে মানে কি করতে হবে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ আমি একটা পরিপূর্ণ ছাত্র সকল বাজে কাজকর্ম ফেলে আমি তখন বই নিয়ে পড়াশোনা করে এসএসসি থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ যোগ্য অর্জন করছে আমি সেই প্রিয় স্যারের আজকে সাথে মে যে অনুষ্ঠান সাহায্য বার্ষিকীতে সকলে স্যারের কবরে দিতে আসছে স্যার স্যারকে হত্যার পরে মহান দু সালের শুক্রবার জুম্মা নামাজের পূর্বে নওগাঁ নজিব মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন একটি স্বেচ্ছাসেবকদের সম্মেলন হবে সেটার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে কথা বলতেছিল তখন একদল অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী ছিল অর্থাৎ বাংলাদেশকে যারা স্বাধীন করতে দেয়নি ওই কুচুকি মহল দুই হাজার সাত সালের সাত মে স্যারকে ভূমিকার মাধ্যমে বাদে নগাঁও স্কুলের মাঠ কর্মতাকে হত্যা করে সেই থেকে আমাদের এই গাজীপুরে যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে স্যার হত্যার প্রতিবাদে সেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমরা সহ আমরা চার ভাই এবং আমাদের উনচল্লিশ প্রায় সাতান্ন জন আমরা মামলায় একাধিক মামলায় অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ রেলকার মামলা ঢাকা থেকে বেরেট মামলা একাধিক মামলা আমরা করেছি যাই হোক সেগুলা নেতৃত্বে নেতৃত্বে একদম রাজনীতি লেখার নেতৃত্বে সেই মামলা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এখন আমাদের একটা দাবি যে আজকে উনিশ বছর হয়ে গেল আমার প্রিয় স্যারকে হত্যার পর যে আসামি আংশিক আংশিক সাজা পেয়েছে আমি চাই আমি চাই যে আমাদের এই সারের হত্যার যে সকল আসামিদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদের ফাঁসি হোক আমি আজকের এই সাতিমের আসার স্যার মাজার গাড়ি একটি করি স্যারের পরিবার যেন ভালো থাকে এবং স্যারের সুযোগ্য উত্তরস্বরী আমাদের প্রিয় নেতা আলাস জাহিদ আসল আসল মধ্যে যেন ভালো থাকে সে যেভাবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় আছে মাননীয় যুবক প্রতিমন্ত্রী ওনার মাধ্যমে সারা বাংলাদেশের অর্থাৎ ক্রীড়াঙ্গনের যে উন্নতি আমি চাই তার মাধ্যমে ক্রীড়াঙ্গন আরো উন্নতি হোক